প্রতিটা ব্যক্তি যায় সফল হতে কিন্তু সবাই সফল হতে পারে না কেউ সফল হয় আল্লাহকে খুশি করে রাজি করে আর কেউ পার্থিব জীবনে সফল হয় আল্লাহকে বেজার করে অর্থাৎ আল্লাহ তার প্রতি নাখুশ থাকে কেউ আর্থিক দিক দিয়ে সফল কেউ ইমানি দিক দিয়ে সফল তাই বন্ধুরা আসুন আমরা আর্থিক দিক দিয়ে সফল হই কিংবা না হই ইমানি দিক দিয়ে সফল হই এবং আল্লাহ যেন আমাদের উপর রাজি খুশি থাকেন আল্লাহকে খুশি করতে পারি সেই দিকটাই বেশি খেয়াল দিই কেন আমরা পৃথিবীতে মুসাফির আমরা বেশি দিন থাকবো না অতিথি হিসাবে পৃথিবীতে এসেছি কিন্তু মরার পর কবরের জিন্দিগি আমাদের জন্য অনন্ত জীবন রয়ে গেছে আমরা সেখানেই চিরস্থায়ী বসবাস করব। তাই আমরা আল্লাহকে যদি খুশি করতে পারি তাহলে আমরা শান্তিতে খুশি করতে পারবো বসবাস করতে পারবো আর যদি আল্লাহকে আমরা নাখুশ করি অর্থাৎ আল্লাহ আমাদের উপর যদি রাজি খুশি না থাকেন তাহলে আমরা কখনো সফল হতে পারবো না আর আমরা পৃথিবীতে দুনিয়াতে মানুষ হিসেবে আসার সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আসার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটাকেও আমাদের সফল হবে না তাই বন্ধুরা আসুন আল্লাহকে আমরা রাজি খুশি করি ইসলাম মেনে চলি ইসলামের পক্ষে কথা বলি ইসলামের বিরুদ্ধে আচরণ না করি এবং দিনের পথে চলি জীবনটাকে ইসলামিক জীবন হিসেবে গড়ে তুলি